আবার টুলস আছে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন রিং ডালি সবই বিক্রি করা হবে নিলামে দুই দোকানের মাল সামনের স্পেস দেখতেছেন বড় এটা সামনে ঢাকা মহানসিং হাইওয়ে বড় জায়গা ইউটা ফ্যাশনের পশ্চিম পাশে ইউটা ফ্যাশনের পূর্ব পাশে